রাহাত কেন এই খেলা দেখি কি হবে যে খেলার জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে দেখো লাভ আছে কি ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা কই ব্রাজিল কই আমি কই আর আমার আমার প্রেম প্রেম ভালোবাসে কই আমার এতদিন একটা সম্পর্ক খালি দুই মিনিটের মধ্যে ব্রেকআপ হয়ে গেল আমার ছোটবেলার বন্ধু জয় মরে যেতে লাগছিল দোষ কি ছিল যেন অল্প ছিল আমি তো সেলফিশ হয়েছি আর্জেন্টিনা করে আমি নিজে পাঠাইছি ওই জায়গায় আমি তো জানতাম যে এটা রিস্ক আছে করি যে খেলাটা ছিল এই খেলাটা এটা এই আর্জেন্টিনা ব্রাজিল এগুলো ভাইরাস এগুলো তারা নেশা হ্যাঁ সবগুলো সম্পর্ক নষ্ট করে আমি খেলাটা দেখবো না তোমার যদি মন চায় তুমি যা দেখো তুমি নেশা করো 舅舅。